একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেক লেয়ার হবে প্রথমে লেয়ারটাকে আনলক করে নিলাম করার পরে নতুন একটা লেয়ার নিলাম এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান আমি রাখলাম ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে কালারটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য কন্ট্রোল চাবি ধরে এই লেয়ারের বক্স আছে না কালার এই বক্সের উপরটা ক্লিক করেন পুরো লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে পুরো লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে এখন এখন কালারটা চেঞ্জ করতে পারবেন এই ব্লু কালারটা একটু ডিপ করে নিই যেহেতু banner design control D deselect select আমাদের যে ইমেজটা আসলে এবার ইমেজের কাজ ওপেন করি প্লেস না করি ওপেন করে নিয়ে আসি দেখেন এক পাশে ভালো করব ঠিক আছে ধরেন এই পাশটা ভালো করবো আর এই পাশটা কি স্পট যেমন আছে এমনই থাকবে এখানে প্রথম দিন দেখাইছিলাম যে রিয়াক্টিভল আর মার্ক টুলস এই টুলসটা নেন তারপরে এখান থেকে ধরেন এই পর্যন্ত লাগবে তাহলে মাছ বরাবর হচ্ছে হচ্ছে না বেশি চলে যাচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট আর এখান থেকে যদি ধরি তাহলে এখানে নাকটা আসছে না ঠিক আছে তারপরে এবারও ডি সিলেক্ট কি করা যায় কোনো টুলসটা নিয়ে পিকচারটা সোজা করেন এরকম ঘোরায় নিয়ে পিকচারটা সোজা করে কেটে নেন ডাবল ক্লিক দেখেন সোজা হয়ে গেছে ঠিক আছে এবার দেখেন নাকের মাছ বরাবর আসছে আসছে না এক পাশে একটা পাশ হ্যাঁ তবে আমি এই পাশটা সিলেক্ট করলাম ঠিক আছে এই পাশের কাজ করবো সিলেক্ট করেই কাজ করতেছি কন্ট্রোল ডি সিলেক্ট এই দেখেন রেক্টিকুলার মার্ক টুলস না হ্যাঁ। এই টুলসটা নিলাম জাস্ট এখান থেকে সোজা করে হ্যাঁ। নিচ পর্যন্ত যে কোনো একটা পথ সিলেক্ট করলাম ঠিক আছে এই দেখেন টেনে নিয়ে আসবো ক্লিক করে টেনে নিয়ে আসতে হবে ঠিক আছে এইটুকুন সিলেক্ট এখন এইটুকুন ক্লিয়ার করি ডাইল পাশের ফেসটা ক্লিয়ার করি এই পাশের ফেসটা এরকমই থাক কন্ট্রোল শিপ এই পাশেরটা সিলেক্ট হলো আর কন্ট্রোল শিপ দিলে এই পাশেরটা সিলেক্ট হবে আমি এই পাশেরটা যেমন আছে এমনই রাখি ডান পাশেরটাই আর কি ক্লিয়ার করি দেখেন এত স্পোর্ট এত স্পোর্ট কীভাবে সাজাবো স্টুডিও আলাদা দিলে তো ফেলাই দিইনি আমি আবারও ডিসিলেক্ট করিনি কারণ অরিজিনাল ফেসটা রাখার দরকার কন্ট্রোল জে কন্ট্রোল জে হ্যাঁ copy layer copy control J আর শুধু কপি করতে হলে কন্ট্রোল সি আবার সিলেক্ট করি এই স্পটগুলো কোন ব্রাশ দিয়ে সরাইব কালকে তো দেখাইছিলাম স্পট হ্যাঁ, কোন এদের যে দাগগুলো কোন ব্রাশটা দিয়ে সরাইব মানে মুছে দেবো বলুন দেখি একটা ব্রাশ নিয়েছিলেন এই যে স্পটেলিং ব্রাশ অর্থাৎ প্র্যাকটিস করেন নাই বোঝা যাচ্ছে প্র্যাকটিস না করলে হবে না কোনো লাভ নেই প্র্যাকটিস করবেন না কোনো লাভ নেই ঠিক আছে তো স্পট তো সরাই যাবে না এখন স্পট সরাইতে গেলে তো দিন চলে যাবে কন্ট্রোল শিট এই পাশটা দেখি তারপরে ক্লিয়ার করে দেখাই লাগবে ব্র্যাকেট বড় করলে এরকম এই পাশে করেন যে কোনো হবে না কারণ সিলেক্ট আছে আছে বামেরটা সিলেক্ট হয়ে গেছে সেই পাশটাই হবে করতে বাদ পিক দেখে আর পাওয়া যায় কিনা এত স্পট এটার কি একই অবস্থা নাকি নিয়মগুলো সব একই ঠিক আছে নিয়ম সব একই কাজ করে বুঝাই আর বলে দেওয়া এক হয় না প্রফেসর এভাবেই থাক পেন্টুলসের কাজটা কাল দেখাইছিলাম পেন্টুলস হ্যাঁ, হ্যাঁ, এই সোজা করে ধরেন মানে এই সোজা করে ধরবো ঠিক আছে মাছ বরাবর নিয়ে আসবো আর এখানে ক্লিক করি তাহলে তার মাছ বরাবর আসছে আসছে না হ্যাঁ। আর এতে যদি নিয়ে সমস্যা নেই ফটোশপ বাইরে দিলেও সমস্যা নেই এইটুকুনি সিলেক্ট হবে কন্ট্রোল কি করতে হবে ইন্টার ইন্টার তাই তো পিক্সেল আর সিলেক্ট হবে তার আগে তো কোনো কাজ করা যাবে না এখন আমরা কি করি এই পাশটা যেভাবে আসে সেভাবেই থাকে এই পাশটা ক্লিয়ার করি ঠিক আছে তাহলে কন্ট্রোল সে পাই এই পাশটা সিলেক্ট হলাম control D control C select হয়েছে এখন এর ভিতরে আগে কাজ করিনি এত স্পোর্ট এখানে যেভাবে ফোট আছে ধরেন এই ফোটটা এতটুকু আমি যদি এত করে বিরাশতি করি তাহলে কিন্তু হবে না আর নষ্ট হয়ে যাবে ঠিক আছে ছোট ছোট যেগুলো আছে সেগুলোর জন্য বিরাশ ছোট করে নিতে হবে দেখেনি এই যে ব্র্যাকেট সব এই ছোট বড় করতে হবে প্রত্যেকটি ব্রাশের ক্ষেত্রে সিস্টেম প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন বন্ধু বান্ধব কমে যাবে ঠিক আছে ওই চিন্তা করা যাবে না যে বন্ধু বান্ধব চলে আসে তাহলে বন্ধু বান্ধবের সাথে থাকতে হবে এ কাজ বাদ দিতে হবে যে কোনো একটা কাজ করবে অযথা টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন যদিও ব্যানার ডিজাইন ওরা স্পটের ফেস দেবে না স্পট বানাই দিতে হবে নিজে থেকে ঠিক আছে এক সাইডে এক সাইডে দেবে সুন্দর সুন্দর ফেস দেবে কিন্তু নিজে থেকে স্পট তৈরি করে দিতে হবে স্পট তৈরিটাও দেখাইব টেনশন নেই पास कर दूँ तो स्किल बार में কুষ্টিয়া পর্যন্ত তো গেছেন কাল কুষ্টিয়া গেলেন তো পরশু দিন কুমারকাল থেকে মাছ ফেরত কিনে আসলেন কি জানি না কালকে পরশু দিন ও কাল সকালে গেছিলেন দেখেন যেটুকুনি আছে এটুকুনি দেখেন ফেসের কালারটা নিতে হবে আইডোবার ফেস করি ফেসের যে কালার আছে না এই কালারটা নিতে হবে এই যে হাইপার পেস করে আইডোপার অথবা এই যে এখানে আইডোপার আছে এই যে এটাকে বলে আইডোপার ক্লিক করে এই টুলসটা নেবেন এরপর যে কালার ফেসের মনে হবে যে এই ফেসটা এই কালার দেবো সেই কালারটা নেবেন ঠিক আছে এই জায়গায় এসে ক্লিক করবেন দেখুন কালার চলে আসছে এবার কী করতে হবে নতুন একটা লেয়ার নিতে হবে সেই লেয়ারে কালার দিতে হবে ব্রাশ টুলসটা নিতে হবে এই যে ব্রাশ টুলস আর এখান থেকে সফটনেস ব্রাশ এই যে এইটা আর ইজ অপাসিটি ফুলও কমায় রাখতে হবে রেখে তারপর কালারটা দিতে হবে আর কি এরকম এ করে অল্প বেশি না অল্প मैं इसके थोड़े डिस्ट्रिक्ट पुरान हो क्लियर करें মার্কেট প্লেসে ব্যানার ডিজাইনের কাজ আছে ঠিক আছে আজকে যে কাজটা শিখছেন এটা কিন্তু মার্কেট প্লেসের কাজ কালকে যে কাজটা শেখানো হয়েছে ওটাও মার্কেট প্লেসের কাজ অর্থাৎ ফটো ব্যাকগ্রাউন্ড নিব দেখা যায় যে কেউ সারাদিন ধরে চারশো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এক হাজার টাকা ইনকাম করছে চারশো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে মানে দশ টাকা দিতে এরকম যারা প্রফেশনাল তারা হচ্ছে গা দশটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তিরিশ ডলার নিচ্ছে কেউ বিশ ডলার নিচ্ছে এমন অর্থাৎ মার্কেট প্লেসের পিছনে সময় ব্যয় করতে হবে তাহলে কিছুই হবে মোটামুটি দেখেন আমরা এই ফেসটুকুনি ক্লিয়ার করলাম এই বুড়োর নিচ থেকে এই পর্যন্ত যেমন করে এখানে এখানেও হবে নতুন আরেকটা ল্যান্ড নিতে হবে এখানে যে কালার আছে এই কালারটা এখানে ইউজ করতে হবে ঠিক আছে কারণ এটা কি পানির ভিতর ডুবে আছে এই কালারটাই এই কালারটাই আর কি একটু বেশি হবে দিলে পরে চকচকে হয়ে যাবে গেল নতুন আর একটা লেয়ার আবার রাইট ওভার এই কালারটা আবার ব্রাশ টুলস ব্রাশটা একটু বড় এখানে হ্যাঁ না এরকম না আমি এক একটা কালার দেওয়ার জন্য হ্যাঁ। যখন এই কালারটা দেবো তখন আইডোভার পেস করতে পরে তো ব্রাশ থাকতেইছে না তখন কি এই কালারটা সিলেক্ট করে নিয়ে আর ব্রাশ টুলসটা নিতে হবে এই যে ব্রাশ টুলসে আবার ক্লিক করতে হবে ক্লিক করলে ব্রাশ টুলস আসবে আর প্রথমে যখন সিলেক্ট করবো সফটনেস ব্রাশ তখন সফটনেসই থাকবে আর যখন হার্ডনেসের প্রয়োজন তখন আবার এখান থেকে হার্ডনেস সিলেক্ট করে নিতে হবে এটা সফটনেস এটা হার্ডনেস এই কাজ দেখেন যেটুকুনি হলো এবার কন্ট্রোল এম কন্ট্রোল নেমের কাজ কি কালকে তো বলছিলাম ক্যানভাস পিকচার পিকচার উজ্জ্বলতা করা ওদের ক্লিক আছে কোন লেয়ার আগে দেখি আগে এই লেয়ার এই লেয়ার কি পিক পিক না অত ওটা উজ্জ্বল করে লাভ নেই ওদের পিক কোনটা এটা এটা পিকটা একটু উজ্জ্বল করি কন্ট্রোল এম দরকার নেই হালকা এটুকু উজ্জ্বল করছি তাই বেশি সাদা হয়ে গেছে কন্ট্রোল এল লেভেলটা কমাই দিই মোটামুটি এইবার আজকে মূল জিনিস না হবে control B colour balance control B control B colour balance এখান থেকে যে কালার কালার ম্যাচিং অর্থাৎ কালার ব্যালেন্সের থেকে কালার ম্যাচিং করতে হবে ঠিক আছে অনেক কালার আছে আপনি কালারটা ঠিকঠাক মতো ম্যাচিং করে দেন আপনার এখানে যে কালার আছে সেই কালারের সাথে কিভাবে কালার ম্যাচিং করে একটু খেয়াল করেন এটা হবে জিরো জিরো এটা দিলে গাঢ় হয়ে যায় না একটু কমাই দিতে হবে এটা আমার কোন কালার জিরো জিরো এবার দেখেন তো ঠিক আছে নাকি এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডের কালার মিশেছে নাকি হালকা হালকা এটা ডিপ এটা উজ্জ্বল বেশি হাইলাইট বেশি হয়ে গেছে এটা হালকা একটু কমাই দিন এবার মেলেছে এটা খেয়াল রাখেন হয়েছে না ওকে আর তুমি ওখানে শ্যাডো দিব এই যে এখানে এই যে শ্যাডোর উপর ক্লিক করতে হবে হ্যাঁ শ্যাডোর উপর ক্লিক করে এখন এটা টানেন এই কালারটা শ্যাডো আকারে হবে দেখেন আগে যখন কালার দিয়েছেন তখন কিন্তু এরকম হয়নি এখন কালার দেন শ্যাডো আকারে হবে একটু খেয়াল রাখেন নিজে নিতে পারবেন আরো ভালো বুঝবেন মনে আছে কি মুখে হলুদ মাখেছে আর কি এটা সেটা দরকার নেই কন্ট্রোল পি কালার ব্যালেন্স সেটার কোনো প্রয়োজন নেই এটাই একটু ডিপ করে দিই আর কি এবার control U colour station colour station station মানে যেখানে যে কালার আছে ওই কালারটাই ডিপ করা দেখেন এই যে মাঝেরটা কোনোটার কোনো কাজ নেই উপরেরটারও কোনো কাজ নেই নিচেরটারও কোনো কাজ নেই মাঝে যেটা দেখছেন এটা ডাইনি সরাই নিয়ে আসবেন যেখানে যে কালার আছে ওই কালারটাই ডিপ হয়ে যাবে মানে আরও উজ্জ্বল হবে আর একটু পিছাই নিয়ে যাবেন কালারটা নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট হয়ে যাবে আর মনে করেন যে এটা লিপ দ্বারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো হবে না এ পাশে কালো এই পাশে সাদা হয়ে যাবে নিয়ে আসি সাদা এ পাশে নিয়ে যাই কালো দুই সাইডে দুইটা হ্যাঁ অর্থাৎ কাজ হচ্ছে না শুধু মাঝেরটা আমার এত দরকার নেই এ পর্যন্ত রাখলে হবে দশ ঠিক আছে আর যখন এ পর্যন্ত হয়ে গেল এবার দেখেন ফেসটা ক্লিয়ার হচ্ছে না তাই তো ফেসটা ক্লিয়ার হচ্ছে না কালকে দেখাইনি এই যে তিনটা লেয়ারকে ধরেন লেয়ার হচ্ছে এই যে একটা লেয়ার ক্লিক করেন কন্ট্রোল চাবি ধরে রেখে আবার পরেরটা ক্লিক করেন আবারও কন্ট্রোল চাবি ধরে রেখে উপরেরটা ক্লিক এবার কন্ট্রোল ই লেয়ার মার্জ তো তিনটা লেয়ার একসঙ্গে রূপান্তর করে দেবে এবার এই লেয়ারকে কি করতে হবে ফিল্টার থেকে অয়েল পেন্ট ফিল্টার থেকে অয়েল পেন্ট এই দেখেন শাইনটা কি জিরো আছে না শাইনটা জিরো থাকে এবার ওকে বুঝলো এবার এটা দেখেন এবার এই পিকটার অয়েল পেন্ট করে দেবেন ফিল্টার থেকে আবার এই পিকটার অয়েল পেন্ট করে দেবেন অয়েল পেন্ট শাইনটা জিরো আছে পিকটার অয়েল পেন্ট করিয়ে মোটামুটি ভালো দেখা যাচ্ছে না পিকটা ভালো দেখা যাবে না অয়েল পেন্ট করে দরকার নেই অয়েল পেন্ট করে যেখান থেকে জুম করে দেখতে পারবেন এই যেখান থেকে প্লাসে ক্লিক করবেন জুম হবে মাইনাসে ক্লিক করলে জুম হবে এখানে অয়েল পেন্টের ব্যাপার এখন কন্ট্রোল এম দেন কালার ব্যালেন্সটা আবার একটু অর্থাৎ আপনার ইটা বাড়ান ব্রাইটনেস একটু বাড়াই দেন ঠিক আছে বাড়িয়ে দেওয়ার পরে কন্ট্রোল এল লেভেলটাকে একটু কমাই দেন আবার কন্ট্রোল বিতে কালার ব্যালেন্স ব্যালেন্সটাকে একটু একটু হাইলাইট করেন আবার কন্ট্রোল ইউ কালার স্টেশনটা একটু বাড়িয়ে দেন হালকা একটু হয়ে গেল এইটুকুর জন্য পিকটা খারাপ দেখা যাচ্ছে আচ্ছা এই পর্যন্ত তো গেল এবার লেজটি কীভাবে পড়াইবেন control D D select D D select ব্যাকে যাই কন্ট্রোল শিফট আই এই পাশেরটা একটু আর কি কন্ট্রোল এল লেভেলটা কমাই দিয়ে হালকা একটু লেভেল কমাই দেন তো বোঝা যায় লেভেল কমাই দেন আর কন্ট্রোল এল কালার ব্যালেন্সটাও একটু কমাই দেন এবার বোঝা যাবে যে এটা উজ্জ্বল এটা এটা হাইলাইট এটা নর্মাল দেখেন এবার দেখো বোঝা যাচ্ছে না যে এই পাশে একরকম এই পাশে আরেক রকম এই আমরা যখন ঠোঁটে কালার দেবো পুরো ঠোঁটে তার কালার দিতে পারবো না এটা ডিপ আছে এটা হাইলাইট এই কালারটা আরও একটু হাইলাইট করতে হবে পেন টুলস দিয়েও করতে পারবে না ম্যাজিক অর্থাৎ কুইক সিলেকশন টুলস দিয়ে করতে হবে কুইক সিলেকশন টুলসে আর অতটা হবে না তারপরে এর বিকল্প আমার নাই তো এটা দিয়ে সিলেকশন করে নিলাম আর আইডিয়া বেস করে ঠোঁটের যে কালার আছে এই কালারটাই নেব একটু ডিপ কালার নিলাম নেওয়ার পরে কি করতে হয় নতুন লেয়ার কালার দিতে হলে কি করতে হয় নতুন একটা লেয়ার বারবার লেয়ার নিছি ব্রাশ টুলসটাও নিছি তাই তো নেওয়ার পরে এবার আস্তে আস্তে ব্রাশে এটা কমাই দেন সিলেকশন থাকা অবস্থায় আর মনে করেন কালার চেঞ্জ করে দেবো এখানে ক্লিক করেন যে কালার ইউজ করবেন সেই কালার দিবেন ধরেন এটা দিবেন একটু ডিপ নিয়ে আসেন কোনো ব্যাপার না কালার দিতে থাকেন অটো হয়ে যাবে আলাদের কোনো সমস্যা নেই আমরা দেখেন আমি যদি পেন টুস দিয়ে সিলেকশন করতাম এরকম হতে কি সিলেকশন এখান থেকে কি এখান থেকে এরকম হতো ওই জন্য একবার সোজা হতো না অর্থাৎ সিলেকশনের কাজ টুল পেন দ্বারাই করবেন এটা হচ্ছে প্রফেশনাল আর এগুলো নন প্রফেশনাল একটু কালারটা আর একটু দিই তখনই বুঝতে পারবেন যে আসলে কি এখান থেকে অপাসিটি পুরোটা বাড়াইনি আর আমি তো এখন কালার দিব কমায় রাখার তো কোনো প্রয়োজন নেই একটা দিই তারপর অপাসিটিটা একটু কমাই দেব না সমস্যা নেই কালারটা বেশি হয়ে গেল না হ্যাঁ বেশি হয়ে গেল না ব্যাকে যান অপাসিটি এখান থেকে পঞ্চাশ আশি রাখেন পুরোটাও পঞ্চাশ আশি রাখেন ঠিক আছে ব্যাস টুলসে ক্লিক করে আবার কালার দিয়ে শুরু করেন এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে বলবেন না এদের ক্লাস কিন্তু তিনটা হয়ে গেল তিনটা ক্লাস আপনি কবে প্র্যাকটিস করবেন মনে করছেন টিউটোরিয়াল রয়েছে পরে প্র্যাকটিস করবো কোনো দিন হবে না সামনে এগুলো যদি না পারেন সামনের দিন আরও কঠিন ঠিক আছে এগুলো যদি মনে হয় কঠিন তাহলে আর গ্রাফিক্সের কাজ শেখার প্রয়োজন নেই হাত পা উঠিয়ে বসে থাকবেন মার্কেট প্লেসের সবচেয়ে সহজ কাজ হচ্ছে গ্রাফিক্সের এটাও যদি না জানেন তাহলে তার কোনো কথা থাকে না সেখানে প্ল্যানটা ম্যাচ হয়েছে কিনা প্রথমে ছিল এইরকম ঠিক আছে আমরা জানি কি যে ঠোঁট যতই লেগে থাকুক দুইটা ঠোঁট পাশাপাশি যদি লেগেও থাকে তারপরে কি হয় ঠোঁটের এই জায়গাটুকু হ্যাঁ, হ্যাঁ, একটু মানে ডিপ মানে কালো টাইপের হয়ে থাকে দেখেন এখন কি সেরকম আছে এরকম তো থাকে দূর থেকে হালকা বোঝা যাচ্ছে হ্যাঁ। তবে আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখেন এটা বেশি হয়ে গেছে এটা দেখেন তো ম্যাচ হয় কিনা হ্যাঁ। ম্যাচ হয় ম্যাচ হয় এটা দেখেন এটা বেশি ডিপ হয়ে যায় এটা হবে না এটাও হবে না এটাও ম্যাচ করবে না অন্য কালার হয়ে যায় হ্যাঁ। আপনি মনে ইয়েতে রাখবেন যে আমার যেটা ম্যাচ হবে সেটা এখান থেকে ম্যাচ করে নেবেন প্রথমে ব্রাশ টুল দিয়ে কালার দেওয়ার পর এখান থেকে ম্যাচ করে নেবেন তাহলে আপনার ক্লায়েন্টের কাজ যেভাবেই করে দেন না কেন ওই কাজ বলতে ধরতে পারবেন আর যদি মনে করেন না আমি যেভাবে করছি এইভাবে আমি করে দেবো কোনো কথা নাই একবারে রিজলভ করে দিন আর তো কিছু কিছু সময় যে সৌন্দর্য হয় যে আমি আর সৌন্দর্য বাড়াবো না সেটা কিন্তু আলাদা কিন্তু এখানে তো সৌন্দর্য ঘটেনি এখনো ঠিক আছে না ওই জন্য এটা এখনো কেউ দেখায় না এটাই বেস্ট কন্ট্রোল দিন